হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম জানাচ্ছি robot S M technical YouTube চ্যানেলে আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে গুগল রিভিউর মাধ্যমে ইনকাম করতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো প্রথমে আপনাদের ক্রোম ব্রাউজারে আপনাদের যে জিমেইলটা আছে ওইটা অবশ্যই লগ করে নিতে হবে লগ করার পর ওই জিমেইলে আপনারা সার্চ করবেন ইউএসএ ফিমেল নেম অর্থাৎ ইউএসএ ফেক ফিমেল নেম অথবা আপনারা ফেক নেম জেনারেটর থেকে এই নামগুলো নিয়ে এসে এখানে কিন্তু বসাইতে পারবেন এই নামগুলো আসলে একান্ত দরকার কি এই নামগুলোর প্রয়োজন হচ্ছে আপনারা জিমেইলের যে নামটা আছে ওইটা চেঞ্জ করবেন অবশ্যই জিমেইলে ইংলিশ নেম প্রয়োজন যার কারণে আমরা করব ফেক নেম জেনারেটর থেকে নাম নিয়ে এসে এই জায়গায় পেস্ট করে দিয়ে নামটা চেঞ্জ করে নেব তো এখানে দেখতে পাচ্ছেন সুরাইয়া কুমার তো আমি এই জায়গাটা চেঞ্জ করে দেব সুরাইয়াটা চেঞ্জ করে দিয়ে লিজবারা এবং কুমারটা চেঞ্জ করে দিয়ে আমি ওখানে মিয়া বসাবো অর্থাৎ পুরোটা একটা ফিমেল আমি এখানে বসায় সেভ করে দিলাম সেভ দেওয়ার পর আপনারা জানেন যে প্রোফাইল পিকচার অবশ্যই মেইলে একটা প্রোফাইল পিকচার থাকলে আপনার রিভিউটা হার্ডলি হবে এবং ওইটা অতি তাড়াতাড়িতে লাইভ হওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা এখান থেকে যেহেতু আমরা ফিমেল ন্যাম দিয়েছি সেক্ষেত্রে আমরা একটা ফিমেল প্রোফাইল পিকচার অ্যাড করে দেব আপনারা যারা গুগল ভয়েসের কাজ করতে চান তারা অবশ্যই আমাকে নক দেবেন আমার স্কাইপি আইডি আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর যাদেরকে টেক্স নাউয়ের আপডেট লাগবে আমি টেক্সট নাউ নিয়ে একটা ভিডিও বানাইছি অবশ্যই কালকে ওটা আমি পাবলিশ করব আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমাকে জানিয়ে দেবেন যে ভাইয়া আমাদেরকে টেক্স নাউয়ের একটা আপডেট প্রয়োজন তো সিম্পলি এই জায়গায় আসার পরে আমার যে গুগল রিভিউ লিঙ্কটা আছে ওই লিঙ্কটা আমি এই জায়গায় পেস্ট করে দেব তো আমি তার আগে চেক দিয়ে নিচ্ছি গুগল সিকিউরিটিটা আপনাদের যদি কারো গুগল সিকিউরিটিটা মোস্ট ইম্পর্টেন্ট হয়ে থাকে তো আপনারা ওইটা কি করবেন চেক দিয়ে নেবেন আর একটি কথা সেটা হচ্ছে আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমার robot S M technical YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি চাপ দিয়ে দিবেন যাতে করে এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো পেতে আপনাদের সুবিধা হয় তো আমি যে লিঙ্কে রিভিউ করব অর্থাৎ যেখানে রিভিউ করব সেই লিঙ্কটা কিন্তু আমি এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সাজেস্ট অ্যান্ড এডিট তো এই জায়গায় থেকে আপনারা কিন্তু রিভিউটা লিখতে পারবেন চাইলে নিচে স্ক্রল করে এসে দেখতে পাচ্ছেন রাইটে রিভিউ এই জায়গায় ক্লিক করার পর আপনারা কিন্তু রিভিউ লিখতে পারবেন আমি অবশ্যই সাজেস্ট করবো আপনারা ফাইভ স্টার মাস্ট বি রেটিংয়ে ফাইভ স্টার এবং গুড কোয়ালিটি দেবেন দেওয়ার পরে ওইটা একবার ডান দিয়ে দিবেন তাহলে রিভিউটা অতি তাড়াতাড়ি লাইভ হবে তারপর আপনারা রিভিউতে যাবেন এখান থেকে এডিট অপশনে চলে যাবেন তো ইডিট রিভিউতে যাওয়ার পরে আপনারা আপনাদের যে রিভিউ টেক্সট আছে যদি আপনাদের কারোর রিভিউর জন্য টেক্সট লাগে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন তো আমি এই জায়গা থেকে এটা কপি করে এই জায়গায় পেস্ট করে দিয়ে পোস্ট করব তো এই জায়গায় পোস্ট করব আপনারা কিন্তু জানেন যে রিভিউ লাইভ হওয়ার সাথে সাথেই কিন্তু একটা প্রোফাইলে ইন্টারফেস শো করায় যে দুইশো বাউান্নটা রিভিউ থাকলে দুইশো তিপ্পান্নটা এই ধরনের একটা কিছু হবে তো আমার এখানে ছিল দুইশো একান্নটা রিভিউ তো রিভিউটা যেহেতু লাইভ হওয়াটা সবাই চায় দশ থেকে পাঁচ মিনিট বা দুই মিনিট বা এক মিনিট তো দেখেন আমি এই জায়গার থেকে একবার ট্রায়াল দিয়ে দেখি যে আমার রিভিউটা আসলে লাইভ হইল কি না তো ওই লিঙ্কে আবার আমি প্রবেশ করব প্রবেশ করার পরে দেখব যে রিভিউটা লাইভ হইল কি না পেজটা রিলোড নিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দুইশো একান্ন থেকে দুইশো বাউান্ন অর্থাৎ আমার রিভিউটা লাইভ হয়ে গেছে আপনারা যারা গুগল রিভিউর কাজ করে ইনকাম করতে চান তারা অবশ্যই যদি আমার সাথে কাজ করতে চান তাহলে আমার স্কাইপি আইডি অথবা ফেসবুকে এস এম এস দিবেন আর আদারওয়াইজ আমার একটা ফেসবুক পেজ আছে MD MD Sujan Shah robot এই নামে এই ফেসবুক পেজটাতে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো করবেন তো গাইজ আশা করি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন টেক্স নামের নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্টের উপর নির্ভর করবে আমি টেক্স নামের নতুন আপডেটটি পাবলিশ করব কি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন robot S M technical YouTube চ্যানেলের